নেই এর জন্য মূলত আশা শুধুমাত্র সংক্ষিপ্ত কিছু সময়ের জন্য আপনার সামনে এসেছি একটা ভিডিও জবাব দেবো এর জন্যই যে ভিডিও নিয়ে আজকে কথা বলবো আল্লামা ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন সালেহি তিনি নাকি একদম আজম একদম খুব বড় মাপের একজন আলিম বাংলাদেশের ওনারই ভিডিওর জবাব দেওয়ার জন্য তো যাক প্রথমে তো আসুন আমরা ভিডিওটা আগে শুনে নিই যে তিনি কী দাবি করেছেন তারপর আমরা কথা হবে ইনশাল্লাহ আসুন আমরা ভিডিওটা প্রথম থেকে দেবো মাত্র দেড় মিনিটে একটা চ্যালেঞ্জ করেছে আমাদেরকে এই জন্য আমাদেরকে জব দিতে হচ্ছে আচ্ছা আমার সামনে দাঁড়াইয়া উত্তর দিলেন আমি প্রশ্ন রেখে গেলাম আছে তিন জামার জন্য তিনবার অনুষ্ঠান না এক অনুষ্ঠানে তিন মেয়ের মেয়ের সম্পাদন তিনি করেছেন অতএব তিন জামাই আসছে তার তিন মেয়েকে বিয়ে করতে যথাযথভাবে বিয়ে হয়েছে রাতে শ্বশুর বাড়িতে জামাই মেয়ের বাসন ফজরের সময় দেখা গেল যে বউ বদল হয়ে গেছে স্ত্রী কি হয়ে গেছে বদল হয়ে গেছে যে স্বামীর কাছে তার স্ত্রী থাকার কথা এটা না হইয়া অন্য আরেক বোন চলে আসে কতক্ষণ আপনি কি বোঝেন নাই বউ কি হয়ে গেছে বদল হয়ে গেছে তার মানে যার স্বামী তার বউ তার কাছে রাত থাকে নাই এখন বিয়া টিকবে কিনা আহলে হাদিসদের কাছে প্রশ্ন এই বিয়ার ফয়সলা কি হবে আপনাদেরকে দিতে হবে যদি না হয় তাহলে আপনার মজাব মানতে হবে যে কতক্ষণ আপনারা লাইভটা শুনলেন আপনাদেরকে শোনালাম জাস্ট এখন কিছু সংক্ষিপ্ত জবাব দিব মূলত এই আলোচক ডক্টর আল্লামা কফিল উদ্দিন সালেহি সাহেব তিনি তার শ্রোতা মণ্ডলীকে বোঝাচ্ছিলেন যে মাঝহাব কেন মানতে হবে তাকলিদের সাক্ষী কেন করতে হবে এটা বোঝাতে গিয়ে তিনি একটা আহলে হাদিসের কাছে চ্যালেঞ্জ করেছে জানতে চেয়েছে আপনার ঘটনা শুনেছেন যে কোনো এক ব্যক্তি তিনটে সন্তান ছিল অন্য এক তিন মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে বিবাহ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ফজরের সলাতের পরে দেখছে যে তিন ছেলের যেখানে বিবাহ দিয়েছিল তিন মেয়ের সঙ্গে সবার সঙ্গে উল্টাপাল্টা হয়ে গেছে পাল্টা মানে এর স্ত্রীর কাছে আরেক ভাই চলে এসেছে আরেক ভাইয়ের স্ত্রীর কাছে আরেক ভাইয়ের কাছে চলে এসছে মানে বুঝতে পারছেন ঘটনা শুনেছেন এটার জবাব কি হবে আশ্চর্য প্রথম কথা হচ্ছে এখন উঠভট কোনো একটা ঘটনা যেটা পৃথিবীর কোথায় ঘটেছে তার কোনো প্রমাণ নেই প্রথমত সালাই সাহেবকে বলবো আচ্ছা এমন ঘটনা কোথায় ঘটেছে একটু যদি আপনারা বলতেন যে অমুক জায়গাতে ঘটেছে আর তিন বোনের কাছে তিনজন ভাই উল্টাপাল্টা হয়ে যাবে এটা কিভাবে একজন বুঝতে পারলো না ঘরে কি লাইট ছিল না একদম অন্ধকার ছিল লম্ফতে তেল ছিল না মোমবাতি ছিল না আর তিনজন ভাই ভুল করবে তিনজন ভাই যদি ভুল করে তিনটে মেয়ে মানে ইন টোটাল ছজন ভুল করতে পারে দর্শক মণ্ডলী বুঝতে পারছেন যে তারা মাঝাবকে কায়েম করার জন্য কী সব উদ্ভট তারা যুক্তি তারা পেশ করছে যেগুলো বাস্তবতা বিরোধী একদম সম্পূর্ণ বাস্তবতা বিরোধী তারপরে ইনশাআল্লাহ কিছু আমি আলোচনা করব এবং কিছু অ্যান্টিভেনাম জবাব দেব যে আসলে লজ্জা লাগছে যে একজন এত বড় একজন ডক্টর আল্লামা টাল্লামা হাবি জাবি অনেক কিছু লিখে রেখেছে কিন্তু এমন জাহেলের মতো প্রশ্ন করে কেন এত জাহালাত কেন তাদের মধ্যে মাঝাব মানার জন্য এমন কল্পিত একটা গল্প বানানোর কি জরুরত আছে কোরআন স্না থেকে দলিল দিলে তো মিটে যায় জমকায়তে আছে এবং খাদিস আছে যথেষ্ট হয়ে যায় কিন্তু এখন মাঝাব মারার জন্য কে কখন চলে যায় কোন চর্মনে পীর সাহেব চলে যায় গরুর কাছে গরুর চারটে বাট এ চলে এসেছে কোথায় সব কল্পিত কাহিনী তো যাই হোক আসুন আমরা কয়েকটা অ্যান্টিভেনাম জবাব সহ কিছু দালিলিক আলোচনা করব যে তার প্রশ্ন যে ওই যে তিন ভাই আর তিন বোনের বিবাহ হয়েছিল উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে এখন কি বিবাহ কি টিকে আছে না বিবাহ ভেঙে গেছে তো প্রথম কথা আমি বলেছি এই ঘটনাটা সম্পূর্ণ কাল্পনিক এর কোনো বাস্তবতা নেই কপিল সাহেবকে বলবো এমন কোনো ঘটনা যদি কোনো জায়গায় ঘটে থাকে সহ সেটা পেশ করেন যে কোথায় ঘটেছে দুই নম্বর বিষয় আমি একটা কথা এখানে বলতে চাই যে তিনি বলতে যাচ্ছেন যে কোরআন এবং হাদিস থেকে আহলে হাদিসরা এই দলিলটা পেশ করুক এই দলিলটা পেশ করুক তিনি চ্যালেঞ্জ করেছেন আসলে কপিল সাহেব আপনি কি এটা বলতে চাইছেন যে কোরআন হয়েছে এর উত্তর নেই এর জবাব নেই আপনার কি ইসলামকে মানে আনকমপ্লিট মনে করেন মানে অসম্পূর্ণ আপনার মতো মুক্তি সাহেব আপনার মতো পিস সাহেবরা এসে ইসলামকে সম্পূর্ণ করবে মানে আপনাদের কলমের খোঁচা দিয়ে আপনারা কি নতুন করে শরীয়ত বিধান তৈরি করবেন মানে এটা কি আপনারা বোঝাতে চাইছেন যে কোরআন হাদিসের সমাধান নেই কিন্তু আপনাদের মতো মুক্তিরা এর সমাধান দেবে জি না এমনটা নয় পবিত্র কনসার মাইদা সোনা পাঁচ আট নম্বর তিনে আল্লাহ সুবাহতাল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল ইয়ামা আকমাল তুলাকুম দিন আকুম যে দিন ইসলাম হচ্ছে মোকাম্মাল পরিপূর্ণ এখানে নতুন কিছু সংযোজন করবেন আপনাদের মতো মুফতি সাহেব নতুন কিছু বিয়ে যোজন করবেন এত আপনাদের ইচ্ছে কেন ইসলাম কমপ্লিট এর উত্তর কোরআন হাদিসে আছে ইনশাল্লাহ আমরা জবাব দেব দুই নম্বর বিষয় এই প্রশ্নটা মূলত নাস্তিকদের প্রশ্ন নাস্তিকরা অনেক ক্ষেত্রে বলে যে মুসলিমরা বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা যে মুসলিমরা তৌহিদে বিশ্বাস করে তৌহিদে বিশ্বাস করে কিন্তু কোরআন হাদিসের তৌহিদ শব্দটা নাই এটা নিয়ে যেমন তারা একটা বিড়ম্বনা প্রকাশ করে আপনিও মাঝহবকে প্রতিষ্ঠা করতে গিয়ে মনে করছেন যে ইসলাম মানে সম্পূর্ণ না আপনার মতো মুক্তির কলমে খোঁচার দরকার আছে সম্পূর্ণ করার জন্য নাকি এখানে কোনো সমাধান নেই ইনশাল্লাহ সমাধান আছে আমরা দেব তিন নম্বর বিষয় যে প্রথম কথা যে তিনি যে দাবিটা করেছেন যে কেন মাঝহাব মানতে হয় যেহেতু কোরআন হাদিসের সমাধান নেই এই জন্য মাঝহাব মানতে হবে চ্যালেঞ্জ করলাম ডক্টর হ্যাঁ, কফিল সাহেবকে আপনি যে ঘটনাটা বলেছেন এই ঘটনার সমাধান ইমাম আবু হানিফা রহমাল্লার ফতোয়া থেকে প্রমাণ দেন আপনি যে মাঝাব মানতে হয় কেন কেন এই সমাধান দিতে হবে ওই যে তিনজন ছেলে তিনটে মেয়ের সঙ্গে বিবাহ করেছে তাদের স্ত্রীরা উল্টাপাল্টা হয়ে যায় এখন তাদের বিবাহ আছে না বিবাহ বাতিল হয়ে গেছে কপিল সাহেবকে বলছি এবং সমস্ত মুকাল্লিদদেরকে বলছি যে ইমাম আবু হানিফা মহল্লার এই বিষয়ে কী ফতোয়া আছে সরাসরি ফতোয়া দেন একদম সরাসরি ফতোয়া দিবেন সহি সনদে একটা ইমাম আবু হানিফার ফতোয়াটা পেশ করেন উল্টাপাল্টা কিছু করবেন না বলবেন না যে না ইমাম আবু হানিফার ওসুল থেকে নিয়েছি সেখান থেকে নিয়েছি জি না ইমাম আবু হানিফার মোল্লা এই মর্মে কি ফতোয়া দিয়েছে সরাসরি দলিল চাই কুল হা তুবরানাকুম ইনকুম তুম সদেকিন সত্যবাদী হলে প্রমাণ পেশ করো সবাকারা এক নম্বর একশো এগারো আমি আপনাকে বলছি যে ইমাম আবু হানিফার মহল্লা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ফাতোয়া দিয়েছে সহি সনদে একটা দলিল পেশ করেন দেখি আপনি কেমন পারেন আহলে হাদিসদের কাছ থেকে কোরআন হাদিস থেকে দলিল চেয়েছেন আপনাকে মাঝাব মানবেন এর জন্য আপনি এই দলিল পেশ করছে সঙ্গে ইমাম আবনী পরিমাল্লার ফতোয়াটা দেন যেটা আসলে বিষয়টা কি ইমাম আপন মত কি তিন নম্বর বিষয় যে জবাব আসলে একটা ছেলে ভুল করে রাত্রিতে অনিচ্ছাকৃতভাবে একটা মেয়ের ঘরে মানে তার শালীর ঘরে ঢুকে গিয়ে শারীরিক সম্পর্ক করে ফেলেছে এখন করণীয় কী এটার জন্য এত পণ্ডিত হওয়ার দরকার নাই আহলে হাদিস যে তালাবি ইলিম আছে তারা সমাধান দিতে পারবে কিসে চ্যালেঞ্জ করেন সুরান ইবনু মাজা খুলবেন হাদিস নম্বর দু এবং মিসকাত হাদিস নম্বর ছ হাজার দুশো চুরাশি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে আমার ইম্মতের মধ্যে যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যায় অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ সুবাহ তালার কাছে সেটা ধার্তব্যের বিষয় নয় কেউ যদি অনিচ্ছাকৃত কোনো ভুল করে ফেলে অন্যায় করে ফেলে এটা আল্লাহর কাছে ধার্তব্য নয় ধার্তব্য নয় ধার্তব্য নয় আল্লাহ রসুল বলে দিয়েছে এখন ওই ছেলে যদি ভুল করে অন্য কোনো তার শালির ঘরে বা অন্য কারো ঘরের সঙ্গে যদি বাসর করে ফেলে তো এটা তাদের দুজনের অনিচ্ছাকৃত ভুল এটা অনিচ্ছাকৃত ভুল তারা গোনাগার হবে না শুধু অনুতপ্ত করতে হবে তোবা করতে হবে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুই নম্বর পয়েন্ট যেহেতু অনিচ্ছাকৃত ভুল সেই জন্য তার তালাক হবে না তিন নম্বর পয়েন্ট যে যদি কেউ অনিচ্ছাকৃত ভুল না শারীরিক সম্পর্ক যদি কোনো অন্য মেয়ের সঙ্গে কেউ করে ফেলে তালাক তো হয় না রে ভাই এটা তো বুঝতে হবে এটা তো তালাক ভঙ্গ তালাক হওয়ার তো কারণ নয় তালাক হওয়ার জন্য যত কারণ কোরআন হাদিসে বর্ণনা হয়েছে এটা তালাকের অংশটা নয় ধরুন কপিল সাহেবকে যদি আমি বলি আপনাকে বলছি না একটা ছেলে তার ভাবির সঙ্গে জেনা করে ফেলেছে তার ভাবির সঙ্গে জেনা করে ফেলেছে তার মানে কি তার ভাবি সঙ্গে তার ভাই তালাক হয়ে গেল আরে কেউ যদি মানে জেনা করে তাহলে কি তালাক হয়ে যায় ইসলাম এরকম বলেছে যে না এখন এখানে মূল পয়েন্টটা কিন্তু দেখেন যে ওই ছেলেটা তার ভাবির সঙ্গে বা তার শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রথম হাদিস যে আল্লাহ ধার্তব্যের বিষয় নাই গোনা তার হবে না ইনশাল্লাহ আর এখানে দুই নম্বর বিষয় যেটা স্পষ্ট আপনাকে বুঝতে হবে যে সার্বিকভাবে অনিচ্ছাকৃত ভুলের পরেও এটা তালাক কেউ যদি জেনা করে এটা তালাক হওয়ার কারণ নয় তাই হান্ড্রেড পার্সেন্ট তালাক হবে না এটা কী এমন পণ্ডিতটি আপনি দেখাতে চাইছেন আমি তো বুঝতে পারছি না যে এত বড় পণ্ডিত আপনি দেখাতে চাইছেন যে আহলাদিসের কাছে দলিল চাই আরে ভাই এ তো আহলাদদের সাধারণ ছেলেপেলেরা এ দলিল এ দলিল দিতে পারবে তো আশ্চর্য বিষয় যে এরকম প্রশ্ন করার মানে কি স্পষ্ট এরকম প্রশ্ন করার কোনো মানে নেই আর একটা একটা বিষয় যে এখন তিনজন ভাইয়ের সঙ্গে তিনজন বোনের যখন পাল্টা হয়ে গেছে এখন করণীয় কি আর এই কথা কোরআনে আছে যে কোনো পাঠক আপনার সুরা বাকারা সোনা দুই আয়তমা দুশো সাঁত্রিশ খুলে দেখেন এবং সুরা হাজাব সোনা তেত্রিশ আয়তমার উনপঞ্চাশ খুলে দেখেন আল্লাহ সুমতর বলে দিয়েছেন যে তোমরা কোনো মেয়েকে যখন মোহরানা দেওয়ার পরে বিবাহ করার পরে যদি স্পর্শ না করো তার আগে যদি তালাক দিতে চাও তাহলে সেই মেয়েকে যেই মোহরানা ধার্য করা হয়েছিল তার অর্ধেক অংশ দিতে হবে আর সুরা আহাজাব এক নম্বর উনপঞ্চাশে আল্লাহ বলেছেন যে তাদের জন্য মূলত তাদের জন্য মূলত মানে ওই মেয়ের জন্য ইদ্যত লাগবে না পবিত্র কোরআন এখানে আমি একটা ইসলামিক ফাউন্ডেশন থেকে দেখাই যেহেতু বাংলাদেশের ঘটনা আপনি দেখাই সুরা আহাজাব থেকে দেখাই এটা ইসলামিক ফাউন্ডেশনের কোরআন এখন করণীয় কী সেই ছেলে মেয়ের ছেলে এবং মেয়েটির করণীয় কি ইসলামিক ফাউন্ডেশনের কোরআন থেকে আপনাকে অনুবাদ শোনাচ্ছি কি দেখছে দেখেন সুরা হাজাব সময় তেত্রিশ আত্মার উনপঞ্চাশ আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা মুমিন নারীগণকে বিবাহ করিবার পর উহাদের স্পর্শ করিবার পূর্বে তালাক দিলে তোমাদের জন্য তাহাদেরকে পালনীয় কোনো ইদ্যত নাই প্রথম কথা হচ্ছে আল্লাহ বলছেন যে হে মুমিনগণ তোমরা কাউকে বিবাহ করেছো তাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পূর্বেই যদি তালাক দিতে চাও তাহলে তোমরা তালাক দিতে পারো এবং যে মোহরানা ধার্য করা হয়েছিল সে মোহরানা পরিশোধ করতে হবে অর্ধেক দিতে হবে অর্ধেক অংশে সম্পূর্ণ লাগবে না আর তিন নম্বর পয়েন্ট যে এখানে সেই নারীর ইদ্যত লাগবে না এখন এই ঘটনা যদি ঘটে থাকে যদি তারা তিন ভাই তিনটে বোনের সঙ্গে যদি উল্টোপাল্টা হয়ে থাকে এখন কি করতে পারে প্রথম কথা তালাক হয় নাই এটা অনিচ্ছাকৃত ভুল তারা উভয়ে তোবা করবে এবং আল্লাহ কাছে অনুতপ্ত হবে সমাধান হয়ে গেল এক নম্বর সমাধান দুই নম্বর সমাধান যদি আরেকটা নিতে চান কোরআন সোনা থেকে তাহলে এটা বোঝা যায় তাহলে যেহেতু বউ চেঞ্জ হয়ে গেছে তারা মোহরানা দিয়ে বিবাহ করেছে শারীরিক সম্পর্কে একবার করে নাই বাসুরটা ঘটে গেছে ভুল করে অন্য একজনের সঙ্গে তার ভাইয়ের সঙ্গে এক্ষেত্রে করণীয় কি ওই ভাই কি করবে মূল যার সঙ্গে বিবাহ হয়েছিল যেহেতু তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয় নাই কিন্তু শুধু বিবাহ হয়েছিল মোহরানা ধার্য করা ছিল সে তালাক দিয়ে দিবে তার ওই মোহরানা কৃত স্ত্রীকে তালাক দিয়ে দিবে তালাক দেওয়ার পরেই এখানে ইদ্যত লাগবে না ইদ্যত লাগবে না মেয়েটির এবার যার সঙ্গে রাত্রে ছিল মানে যার সঙ্গে সহবাস হয়েছে বাসুরাত কেউ করেছে ভুলবশত ওই মেয়ের পিতার সম্মতি সহ আবার নতুন করে বিবাহ পড়িয়ে দিবে কোরআন স্পষ্ট আয়াত কপিল সাহেব এতটা দেখতে পান নাই আপনারা মাদ্রাসায় কি করেন ঘুমান এই কোরআনটা পড়েননি সুরা বাকারাটা পড়েননি সুরা বাকারা সোমা দুই আত্মা দুইশো সাঁত্রিশ পড়লেই সমাধান পেয়ে যেতেন এবং সুরা হাজাব সোমা তেত্রিশ আত্মার উনপঞ্চাশ পড়লে এই মানে জবাবটা পেয়ে যেতেন কোরআনেই আছে আর আল্লাহ আহলে হাদিস দলিল চান কি আজীব ব্যাপার প্রথম কথা হচ্ছে যে আপনি যে ঘটনা বলেছেন এটা ইমাম আবু রেমহল্লার ফতোয়া থেকে প্রমাণ দিতে পারবেন মাঝাব মানার জন্য এই দলিল তো ইমাম আবু থেকে সমাধান দেন ইনশাল্লাহ পারবেন না দুই এটাই যদি হয় কিছু আমরা প্রশ্ন করি আপনারা উত্তর দেন এই যে আপনি মোবাইল ব্যবহার করেন এটা জায়জ না না জায়জ ইমাম আবন হানিফার ফতোয়া দেন তো কপিল সাহেব ইমাম আবন হানিফা রহমাল্লাহ কী বলেছে ইউটিউবে আপনার ভিডিও দেখা যায় এখন ইউটিউব ব্যবহার করা জায়জ না না জায়জ ইমাম আবন হানিফার ফতোয়া দেন তিন নম্বর বিষয় যে টেস্টি বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি যাবে না ইমাম আবু হানিফা রহমাল্লাহ ফতোয়া দেন চার নম্বর প্রসঙ্গ মাইকে যে মসজিদে আজান দিচ্ছেন এটা জায়জ না না জায়জ ইমাম আবু হানিফা মোল্লা ফতোয়া দেন কন্ডম ব্যবহার করা বা পিল ট্যাবলেটগুলো খেয়ে জন্ম সাময়িক্ষণের জন্য নিয়ন্ত্রণ করা যাবে কি যাবে না সরাসরি ইমাম আবু হানিফেরমুল্লার ফতোয়া দেন দিতে পারবেন এইগুলো দেওয়া সম্ভব আপনার বলছেন মাঝাব মানতে হবে কেন যেহেতু কোরআন সোনা থেকে দলিল নেই তো এই মশালাগুলো তো ইমাম আবু হানিফা থেকে কোনো ফতোয়া প্রমাণ নেই আপনাদের মতো মুক্তি হিসেবে কলমের খোঁচা লাগবে তো যাই হোক আমরা দর্শককে এতটা বলতে চাইছিলাম উনি এক মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আর আল্লাহ সে যে প্রশ্ন করছে একটা শিশু সুলাভ আজের বাচ্চা শিশুরা এর জবাব দিতে মানে পারবে এটা কোরআনেই জবাব আছে আল্লাহ বলে দিয়েছে ইসলামের রচু রসুল বিশ্বনবী বলে দিয়েছেন অনিচ্ছাকৃত ভুল আল্লাহ সামতাল্লাহ গ্রহণ করবেন না আল্লাহ হচ্ছে ধার্তব্য নয় আর পবিত্র কোরআনের দুটো আয়াত পেশ করেছি যদি মানে বিবাহর পরে মোহর না দেওয়ার পরে যে স্পর্শ স্ত্রীর সঙ্গে না করে যে তালাক দিতে চায় তালাক দিতে পারবে তালাক দিতে পারবে তারপরে ইদ্যুৎ তার লাগবে না স্পষ্ট এত জলজন্তু কোরআনের আয়াত থাকতে আপনারা কি বুঝি না পড়াশোনা করেন না ঘুমান না সবসময় মাজারে ব্যবসাগুলো নিয়ে ব্যস্ত থাকেন মিলাদ কিয়ান নিয়ে ব্যস্ত থাকেন কি করেন আপনারা বুঝি না আল্লাহ সুবানাতাল আপনাদেরকে হেদের দান করুক খবরদার আহলে হাদিস কেমন চ্যালেঞ্জ করবেন না আপনাকে ছয়টা চ্যালেঞ্জ করেছি প্রথম ওই চ্যালেঞ্জে এই মাসালা প্রতি আবন আবুনিপার কী ফতো আছে প্রমাণ পেশ করেন প্রমাণ পেশ করেন তোমার এই যে আধুনিক মশালা মোবাইল ব্যবহার করা যাবে কি যাবে না টিভি ব্যবহার করা যাবে কি যাবে না টেস্টি বেবি টিভি আমাদের সন্তান নেওয়া যাবে কি যাবে না একটা ছেলে আছে সৌদি আরবে স্ত্রী আছে বাংলাদেশে এখন ইমোর মাধ্যমে তার স্ত্রীর যৌনাঙ্গ দেখতে চাইছে শরীর দেখতে চাইছে ইমাম আবুন ইফা রহমুল্লাহ এ বিষয়ে কী ফতোয়া দিয়েছে সরাসরি দেন এখন যদি বলেন না ইমাম আবুন ইফা থেকে প্রমাণ নেই অসুল আছে তো ভাই ইমাম আবুনবার ওসুল দিয়ে আপনার কি মুস্তাহিদ যে আপনারা ইজতেহাদ করবেন এটা তো সম্ভব না আপনার তো মুকাল্লিদ মুকাল্লিদরা ওসুল থেকে ইস্তেহাদ করতে পারবে না এ বিষয়ে একাধিক আমার আলোচনা আছে আপনার শুনতে পারেন আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি এটাকে বলা হয় অ্যান্টিভ্যানাম অ্যান্টিভ্যানামটা সহ্য করুন যেহেতু আপনারা অভিযোগ করেছেন আসলে এগুলো আলেম সমাজ কীভাবে এ প্রশ্ন করে অভিযোগ করে চ্যালেঞ্জ করে বুঝি না এত শিশু শিশুসুলভ প্রশ্ন করতে হয় না আপনারা যত কথা বলছেন বাংলার মানুষ আপনাদের অজ্ঞতা দেখতে পাচ্ছে অজ্ঞতা প্লিজ অজ্ঞতা দেখায় না মানুষকে মানুষ হাসছে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু